নারী নারী মেয়ে বোঝেন তো মেয়ে হচ্ছে একটা পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণের জায়গা তাই না এটা আপনাকে বলতে হবে না এটা বলার জন্য কোনো টকশোর আয়োজন করার দরকার নাই যেখানে নাস্তিকদেরকে নিয়ে এসে আবার ডিবেট করতে হবে দরকার নাই আল্লাপা কোরআনেই সুরা আলী ইমরানের মধ্যেই বলেছেন জুইন আলিনাস নিসা আল্লাপাক ছয়টা জিনিসের কথা বলেছেন এই ছয়টা জিনিস হচ্ছে মানুষের কাছে সবচেয়ে পছন্দের তার মধ্যে প্রথমটা হচ্ছে হুব্বু শাহওয়াতি তিমিনান নিসা মহিলাদের ভালোবাসা মেয়েদের মেয়েদের প্রতি আসক্তি একটা মেয়ে একটা ছেলের কাছে খুবই ভালোবাসার পছন্দের একটা বস্তু খুবই আদরের মমতার একটা ভালোবাসা স্নেহের জায়গা একটা ছেলে চায় একজন প্রেমময় স্ত্রী সবসময় চায় যে তাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে তাই না এটা চায় এখন এই যে সম্পর্কটা হালাল এই সম্পর্কটাকে তারা জিনা পর্নোগ্রাফি কো এডুকেশন ব্যবিচার এগুলো দিয়ে কনভার্ট করে দিয়েছে পর্নোগ্রাফি এমনভাবে ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে যে যে ছেলেটা পর্ন দেখে বা যে ছেলেটা এর হারাম ব্লু ফিল্ম দেখে সে একটা মেয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না একটা দৃষ্টিতেই তাকাতে পারবে ভোগের দৃষ্টি ভোগ একটা মেয়েকে দেখলে তার কাছে মনে হবে একে ধরে ধর্ষণ করতে হবে একটা খাওয়ার জিনিস একে খাইতে হবে ব্যাপারটা ওর কাছে এরকম মনে হবে কথা কি বুঝেন নাই ওই একটা মেয়ের দিকে সে স্বচ্ছ ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না বিয়ে করলেও সে সন্তুষ্ট হবে না তার স্ত্রীকে নিয়ে কারণ তার মাথার মধ্যে দুনিয়ার ন্যাংটা মেয়ের চিত্র ঘুরতেছে সে কোনোটা নিয়ে সন্তুষ্ট না এটা এমনি এমনি হয়নি ভাই এটা আপনার ভিতরে নূর ইমানের তেজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে এবং মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে আপনাকে আপনার সামনে মেয়েদেরকে সহজলভ্য করে দেওয়া হয়েছে আপনি অনলাইনে যান চাইলেই পাঁচ মিনিটের মধ্যে একটা মেয়েকে নগ্ন অবস্থা দেখতে পারবেন একটা মেয়ের কোন জায়গায় কী আছে না আছে সব দেখতে পারবেন এর জন্য আপনাকে কোনো পতিত বিশ্বাখানায় যেতে হবে না আর আপনি যদি চান পাঁচশো টাকা খরচ করেও আপনি জেনা করতে পারেন এখন এই যুগে কথা কি বুঝতে পারেন না আপনি যদি চান পাঁচশো এক হাজার টাকা খরচ করেও এই যুগে জেনা করতে পারবেন শুধু ইচ্ছা করলেই হয় ইভেন আপনি যদি বিবাহিত হন তারপরেও চাইলে আপনি পরকিয়া করতে পারবেন মানে মেয়ের সাথে জেনা ধর্ষণ আর ব্যবিচার এটাকে এত সহজলভ্য করে দেয়া হয়েছে যাতে করে সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় সত্যিকারের লাভ ভালোবাসার কোনো সম্পর্ক সমাজে বাকি না থাকে এই নারী আপনার সামনে তুলে ধরা হচ্ছে কোথায় স্কুলে যাবেন ওখানে ন্যাংটা মেয়ে আপনার পাশে বসে আছে ক্লাস করবেন না মেয়েটাকে দেখবেন অবশ্যই মেয়েটাকে দেখবেন স্বাভাবিক ইউনিভার্সিটিতে যান সেখানে আপনার পাশে মেয়ে এই মেয়েগুলো অবশ্যই পর্দা করে না নিঃসন্দেহে কারণ এই মেয়েগুলোর বাপ বলতে কেউ বেঁচে নাই অবশ্যই এই মেয়ের কোনো ভাই নাই এই মেয়ের কোনো বাবা নাই এই মেয়ের তো স্বামী থাকার প্রশ্নই ওঠে না আর এই মেয়েগুলো কেরিয়ারের পিছনে ছুটবে তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত তারপরে আর কোনো স্বামী খুঁজে পাবে না আর এই তিরিশ বছরের মধ্যে ওর দশটা বারোটা প্রেমও হয়ে যাবে বহু মানুষ তার গায়ে হাতও দিবে এবং এক পর্যায়ে সে জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন পস্তাবে যে হায় আমি কোন ট্র্যাপে পা দিয়েছিলাম মূলত এই মেয়েরাও জলের ফাঁদে পা দিয়েছে এদেরকে দ্বারা আপনাকে নষ্ট করা হচ্ছে চারপাশে শুধু এই স্কুল কলেজ ভার্সিটির কথা বলছি না আপনি কর্মক্ষেত্রে যাবেন আপনি অফিসে যান আদালতে যান অমুক জায়গায় তমুক জায়গায় এমনকি বাসে পর্যন্ত উঠবেন সেখানেও দেখবেন যে মেয়ের সাথে ঝুলে ঝুলে আপনি যাচ্ছেন নারী পুরুষের ফ্রি মিক্সিং যেটাকে বলে এটাকে অবাধভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে সমাজের হালাল হালালত্ব বজায় না থাকে জেনা আর সমাজটা ছেয়ে যায় এর ফলে কি হচ্ছে এর ফলে ধর্ষণ বাড়ছে এর ফলে আপনার গুম বাড়বে হত্যা বাড়বে পারিবারিক কাঠামো ভেঙে যাবে এক পর্যায়ে কি হবে জানেন এক পর্যায়ে এখন যা হচ্ছে তাই হবে সেটা কি এক পর্যায়ে মেয়েদের থেকে আকর্ষণ উঠে যাবে এক পর্যায়ে মেয়েদের প্রতি আকর্ষণ উঠে যাবে তখন ছেলে ছেলেকে আকর্ষণ করবে বলে নাউজুবিল্লা এটা এখন এদেশের সমস্যা আর এরপরে কি হবে এরপরে ছেলে মেয়ে সব বাদ বাচ্চাদের প্রতি আক্রোশ চালাবে বাচ্চাদের প্রতি বাংলাদেশের অন্যতম সমস্যা এখন চাইল্ড অ্যাবিউজিং জানেন না বাংলাদেশের অন্যতম সমস্যা এখন বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে দেখেন নাই এরও পরে দেখবেন মানুষ গবাদি পশুর সাথে জেনায় লিপ্ত হবে না এটা দাজ্জালের অনুসারীরা চেয়েছে পেরেছেও আপনার সাথে এটা তারা গেম খেলেছে চার নাম্বার পাঁচ নাম্বার মাদক এটা লাস্ট পাঁচ নাম্বার মাদক এই মাদক দ্রব্য দিয়ে আপনার জীবনের মধ্যে তারা হতাশা ক্রিয়েট করেছে আপনার কাছে মনে হবে যে মাদকের কাছে গেলেই শান্তি পাবেন এই দুনিয়ার এত পেরেশানি প্যারা ভালো লাগে না একটু ইয়াবা খাইলে একটু হুইস্কি খাইলে একটু অ্যালকোহল নিলেই মনে হয় ভালো থাকবো ঘুমের ওষুধ খায় ঘুমায় থাকবো যুবকদের মধ্যে এই জিনিসগুলো তারা ঢুকিয়ে দিয়েছে যুবকদের মধ্যে এরকম জীবনের উদ্দেশ্য থেকে ভুলিয়ে দেয়া নারীর মোহ এই যে পড়াশোনার সিস্টেম চেঞ্জ করে দেয়া এই আপনার মাদক এই নারী পর্নোগ্রাফি জিনা এগুলোকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা একটা কাজ করতে সফল হয়েছে সেটা হলো মুসলিম যুবকদের ভিতরে যে ইমান যে তাকোয়া যে আল্লাহ ভীতি যে দাওয়াত জিহাদের জোশটা ছিল যে আল্লাহর পথে জান দিব মাল দিব জিহাদ করব ইনশাআল্লাহ হয় গাজী হব না হলে শহীদ হব এই চেতনাটা আস্তে আস্তে আস্তে আস্তে ডিস্ট্রয় শেষ আর এই যুব সমাজকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো জিহাদ কোনো দাওয়াত তার আশা করতে পারেন না বরং এরা এই দাজ্জাল এবং তার অনুসারীদের দাসে পরিণত হয়েছে ওরা যা বলবে এরা তাই করবে ওরা যেমনে চিন্তা করবে এরা তেমনেই চিন্তা করবে ওরা যে চোখ দিয়ে দেখে এরাও সেই চোখ দিয়ে দেখবে ওরা যেভাবে শোনে এরাও সেভাবে শুনবে ইল্লা মাশা আল্লাহ শুধুমাত্র ওই যুবকদের কথা বাদ যাদেরকে আল্লাহ পাক ওই আসহাবুল কাহাফের মতো হেদায়ত দিয়ে আল্লাহর পথে এনেছেন তাদের কথা আলাদা এবার এই যে যুবকরা যুবকরা যাদেরকে আল্লাহ পাক হেদায়ত দিয়ে জাহিলিয়ত থেকে বের করেছেন এদের ক্ষেত্রেও তারা আবার ষড়যন্ত্র করতে বাকি রাখে নাই কী ষড়যন্ত্র এই বাচ্চার এই ছেলেরা যখন ইসলামে আসবে তখন দেখবি ইসলামে তো ভাই এতগুলা দলাদলি আমি এখন যাব কোথায় আমি কি আহলে হাদিস সংগঠনে ঢুকবো না আমি হানাফি একটা তরিকায় ঢুকবো না আমি ওই পীরের মুড়িদ হব না ওই পীরের মুড়িদ হব মানে আমি যাব কোথায় না আমি শিয়া হব না সুন্নি হব না চিস্তিয়া হব না কাদারিয়া হব নাকি দেওয়ানবাগি হব না মাইস ভান্ডারি হব না তাবলিক করব না জামাত ইসলাম করব ওর মাথা খারাপ কার মাথা খারাপ যে আগে জাহিলিয়াতে ছিল এখন ইসলামের দিকে আসার চেষ্টা করছে এবার এই ব্যক্তির মাথা খারাপ এবার ও এলোমেলো ছোটাছুটি করতেছে আর কনস্ট্রাকটিভ কোনো পড়াশোনা নাই মানে কোরআন পড়বো তারপরে হাদিস তারপরে সিরা তারপরে ইসলামের ইতিহাস অর্থনীতি রাজনীতি এরকম কনস্ট্রাকটিভ কোনো পড়ালেখা নাই যখন যে ওয়াজ পাচ্ছে শুনতেছে যখন যে বইটা হাতে পায় সেটাই পড়ে এর মাথাটা হয়ে গেল বিক্ষিপ্ত আর আবার ক্র্যাশ মাথাটা আবার ক্র্যাক কি করবে এখন এখন কি করবে এই সুযোগটাতে আবার ওরা কাজে লাগাচ্ছে এখানে মুসলিম মুসলিমের আবার ভাই ভাই লড়ালড়ি লাগিয়ে দিয়েছে তোর মসজিদে তুই থাক আমার মসজিদে আসবি না তোর সংগঠন তুই কর আমার সংগঠনে আসবি না তোর ওই মাহফিল আমি যাব না তুই আমার মাহফিল আসবি না এমনকি এ এক দল আরেক দলকে দেখতে সালাম পর্যন্ত এখন আর দেয় না কথা বুঝতে পারেন নাই এক দল আরেক দলকে দেখলে সালামটুকু পর্যন্ত এখন দেয় না এখন আগে যে জাহিলিয়াতে ছিল এই বেচারা যখন দিনের দিকে আসলো এ মুসিবতে পড়ে গেলাম যাবো কোথায় আর একটা সমস্যা দেখলো যে না এর মধ্যে যারা খাঁটি মুসলিম খাঁটি যুবক এদেরকে আবার জিহাদের নামে সন্ত্রাসের টোপ দিয়ে দিবে এদেরকে সারাদিন জিহাদি ওয়াজ শোনানো হচ্ছে এবং হ্যাঁ তাগুত সরকার ফাসেক জালেম কাফের হাবি জাবি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত হচ্ছে অতএব তোমাকে কি করতে হবে তুমি এখন কয়েকটা বোম গায়ে বান্ধো আর দেশের বিভিন্ন জায়গায় ব্লাস্ট করো দিন কায়েম হয়ে যাবে এদের আবার ব্রেনটা ওয়াশ করে দিয়ে এরকম কিছু সংগঠন আবার তৈরি করো মানে এত মাস্টার প্ল্যান দাজ্জাল জানে আমাদের নবী এই জন্যই বলেছেন যে সভ্যতার সবচেয়ে সেরা ফিতনা ইতিহাসে এমন কোনো ফিতনার জন্ম হয় এবং তার অনুসারীরা এভাবে প্রত্যেক পদে পদে এই যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে শেষ পর্যন্ত গিয়ে ওদেরকে ইসলামের নামেই তারা জঙ্গি বানায় দিবে জঙ্গি ওদের কথায় বলছি এটা আমাদের শব্দ না আমরা বলতে পারি সর্বোচ্চ জিহাদের অপব্যাখ্যায় ওদের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড তৈরি করতে পারে ওরা এর মাঝখানে আল্লাপাক যাদেরকে হেদায়ত দিবেন খাস করে এইরকম অল্প কিছু যুবক আসহাবুল কাহাফের মতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগের সাহাবিদের মতো ইব্রাহিম আলী ইসলামের মতো তার ছেলে ইসমাইলের মতো এই গুটি কয়েক মানুষের মতো ইনশাআল্লাহ তালা আল্লাহর পথে অটল থাকতে পারবে শেষ পর্যন্ত তার অটল থাকবে ইনশাআল্লাহ সুসংবাদ শেষ পর্যন্ত তার অটল থাকবে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত না ইমামুল মাহাদি আসেন এবং ঈসা আলি ইসলামের হাত দিয়ে এই পুরো বিশ্বে ইসলামী খেলাফা আবারও কায়েম হয় এই একটা মাত্র দল দল মানে একটা জামা হকের উপর বিজয়ী থাকবে শেষ পর্যন্ত যারা বাতিলের সাথে আপোষ করবে না হকের উপর অটল থাকবে ইসলাম কোরআন সুন্না নিয়ে বেঁচে থাকবে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখবে ইনশাল্লাহ কখনও জালেমের সামনে মাথা নত করবে না আমাদের হাতে কতটুকু সময় আছে পাঁচ মিনিট এই দুই মিনিট শোনেন এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আপনাকে আমি কয়েকটা টিপস দিচ্ছি শোনো একটু শোনো তিন মিনিট শোনো এক নাম্বার এই পুরো সিস্টেমটা হয়তো বুঝতে পারছেন কি আমার কথাটা আজকে এই পুরো ট্র্যাপ থেকে বাঁচতে হলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে শোনেন এক নাম্বার আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কিসের জ্ঞান কোরআন এই কথা বলো না কোরআন হাদিস কোরআন হাদিস রাসুলসাল্লামের জীবনী ইসলামের ইতিহাস অর্থনীতি তারপরে আপনার এই যে সাম্প্রতিক বিশ্ব এবং পলিটিক্যাল সায়েন্স মানে পররাষ্ট্রনীতি এই কয়েকটা সাবজেক্ট যদি আপনি পড়তে পারেন ভালোভাবে এগুলোর অনেক বইপত্র বাজারে এখন পাওয়া যায় কালেক্ট করে নেবেন পড়াশোনা করলে আপনার বাহ্যিক চোখ হৃদয়ের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আয়লা ইনশাআল্লাহ আয়লা আপনি দাজ্জাল এবং তার অনুসারীদের এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ এক নাম্বার দুই নাম্বার আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য আগে ঠিক করতে হবে আপনার জীবনের উদ্দেশ্য হচ্ছে যাদেরকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচাবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন এরাই হচ্ছে সফল আবার বলছি যাদেরকে আল্লাহ পাক কেয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাবেন আর জান্নাতে প্রবেশ করাবেন এরাই একমাত্র সফল পৃথিবীতে আর কেউ সফল না এই হলো সাফল্যের সংজ্ঞা তার মানে আপনার জীবনের উদ্দেশ্য হবে জান্নাত আর কিচ্ছু না যে পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন সেটাই হবে আপনার পথ সেটাই আপনার সিরাতুল মুস্তাকিম আর যে পথগুলো আপনাকে আল্লাহ থেকে সরিয়ে দিবে ইসলাম থেকে সরিয়ে দিবে সেই পথ নিঃসন্দেহে দাজ্জাল এবং তার অনুসারীদের পথ ওই পথে যাবেন না দুই নাম্বার তিন নাম্বার আপনাকে রিজিক নিয়ে এত পেরেশান হওয়া যাবে না আপনার রিজিক যা আছে আপনি সেটা পাবেন হালাল পথে চেষ্টা করতে থাকেন হালাল পথেই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বে হিসাব রিজিক দিবেন ইনশাল যদি সবজি বিক্রি করতে হয় কাপড় বিক্রি করতে হয় তারপরেও সুদি ব্যাংকের চাকরিতে জড়াবেন না ঘুষ দিবেন না দুর্নীতি করতে হয় এমন জায়গায় জব নিবেন না প্রতারণা করতে হয় এমন ব্যবসায় যাবেন না হালাল খান আপনার অল্প রিজিক আল্লাপাক বারাকা দেবেন ইনশাল তিন চার নাম্বার সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করে ফেলুন সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করেন এবং বাড়ির গার্ডিয়ানদেরকে আমরা বলছি বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দেন ওর জীবনের সুকুন প্রশান্তি নেমে আসবে ইনশাল্লাহ ও এলোমেলো লাইফ লিড করবে না আর যদি না দেন <clears throat> তাহলে ও হাজারো মেয়ের সাথে জেনা করতে পারে অশ্লীল কাজ করবে গোপনে পাপ করবে ফ্রি মিক্সিংয়ে যাবে আর অনেক পাপ সে করবে ধর্ষণ করতে পারে তো ছেলেকে ধর্ষণকারী বানানোর জন্য আপনি পিতাও দায়ী ওকে দ্রুত ওর ম্যাচুরিটি হয়ে গেলেই শারীরিক মানসিক ক্ষমতা আছে অর্থনৈতিক ক্ষমতা আছে বিয়ে দিয়ে দেন ওর বয়স আঠারো হোক আর বিশ হোক আর একুশ হোক সেটা দেখার দরকার নেই ওইসব বোগা সাইনের কথা বাদ আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল আল্লাহ যেটা হারাম করেছেন সেটাই হারাম চূড়ান্ত কারো মানতে অসুবিধা হলো জাহান নামে যাক আমাদের কিছু আসে যায় না কথা বোঝেন নাই আল্লাহ যা হালাল করেছেন সেটাই চূড়ান্ত হালাল আল্লাহ যেটা হারাম করেছেন সেটা চূড়ান্ত হারাম কেউ মানুক আর না মানুক ও জাহান নামে যাক সেটা আমাদের কিচ্ছু আসে যায় না ওর হিসাব ও কবরে কী দেয় দেখ সেটা আমাদের দেখার বিষয় না আমরা মৌলবাদী কারণ কোরআন সুন্নার মৌলিক বিষয় আমরা মেনে চলি তোমার পোষাইলে তুমি মানো না পোষাইলে জাহান নামে যাও অতএব রিজিকের পেরেশানি বাদ দিয়ে দ্রুত বিয়ে করেন আল্লাপাক রিজিক বে হিসাব দিবেন শোনেন সুরা তালাকের মধ্যে আল্লাপাক বলেছেন যে ওয়ামা ইয়াত্তাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইয়াজে আল্লাহ মাখরাজা আল্লাপাক তার জন্য বহু পথ বের করে দিবেন ওয়া জুকহু এবং আল্লাপাক তাকে রিজিক দিবেন মিন হাই ইয়াহতাসিব এমন উৎস থেকে যেটা সে কখনো কল্পনাও করে না আল্লাহর ওয়াদা সত্য রিজিকের টেনশন বাদ দেন পাঁচ নাম্বার পশ্চিমা সভ্যতা থেকে বেঁচে থাকেন ওই পশ্চিমা সভ্যতা ইহুদি নাসারাদের যত ট্র্যাপ আছে এদের অর্থনীতি এদের রাজনীতি এদের আদর্শ দর্শন এগুলো ত্যাগ করেন ছেড়ে দেন ওখানে গেলেই আপনি পস্তাবেন আপনার জন্য একজন আদর্শ ফিক্স করা হয়েছে সে হচ্ছে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে আল্লাহ এবং তার রাসুলের আদর্শ মেনে চলতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনি পৃথিবীতেও সফল হবেন পরকালও জান্নাত পাবেন ইনশাআল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন ব্যায়াম করেন শরীর চর্চা করেন এই এলোমেলো লাইফ লিড করবেন না আমাদের নবী সাল্লাহ আলী ইসলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে চলতেন প্রত্যেকটা কাজে আপনি সেই সুন্নাগুলা অবলম্বন করেন ছয় সাত নাম্বার বাইরের এইসব খাবার দাবার বর্জন করেন বাইরের ম্যানুফ্যাকচার খাবার যত খাবেন আপনি তত দুর্বল হয়ে যাবেন তত অসুস্থ হয়ে যাবেন এই খাবারগুলো ওরা তৈরি করেছে আপনাকে অসুস্থ করে দেওয়ার জন্য আজকে বুঝবেন না পাঁচ বছর পর ঠিকই বুঝবেন অপেক্ষা করতে থাকেন সাত সাত হচ্ছে যে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন সময় থাকতে আপনি পরিবারটা আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন পরিবারের মধ্যে কোনো রকমের ইসলামিক বিষয়কে আসতে দিবেন না আল্লাহর বাস্তে নয় নাম্বার কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন এই হারাম সুদ ঘুষ এইসব বাদ দিয়ে দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে কৃষি কাজ করেন জমি চাষ করেন মাছ চাষ করেন গবাদি পশু পালন করেন কৃষিভিত্তিক এবং ব্যবসাভিত্তিক অর্থনীতিতে চলে আসেন আগামী দিনগুলোতে আপনি লাভবান হবেন অন্য সবাই ধ্বংস হয়ে যাবেন সব আরেকটা বলে শেষ করছি দশ আল্লাপাক আপনাকে যা দিয়েছেন আপনার মেধা আপনার সময় আপনার বলার ক্ষমতা আপনার লেখার ক্ষমতা আপনার দক্ষতা আপনার ডিগ্রি আপনার টাকা পয়সা যা আল্লাপাক দিয়েছেন আপনাকে সেটাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনের পিছনে ব্যয় করেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনার যান মাল সময় শ্রম মেধা যা আছে ঢেলে দেন আল্লাহ পাক আপনার সব কিছুর দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে এই দুনিয়ার সব টেনশন দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আল্লাহর পথের গাজী অথবা শাহাদতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ যদি আল্লাহর জন্য জীবন ঢেলে দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকও আপনার জন্য নিজেকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন বান্দা যখন আমার দিকে এক বিঘত আসে আমি আল্লাহর দিকে দৌড়ে ছুটে যাই আমি বান্দার দিকে দৌড়ে চলে যাই বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে যাই আল্লাহ পাক যার দিকে দৌড়ে আসবেন এই দুনিয়াতেও তার কোনো টেনশন নাই ইনশাল্লাহ পরকালেও তার কোনো টেনশন নাই সর্বশেষ কথা এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত আপনি যদি মনে করেন যে আপনার সামনে আরও হাজার বছর পড়ে আছে তা আপনাকে জানিয়ে রাখি আমার বয়স কিন্তু বেশি না তা আমাদের এই আমাদের ব্যাচের বহু ছেলে এখন কবরে চলে গেছে আমাদের ব্যাচের বহু ছেলে খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল ডেড স্পট ডেড মদ খাচ্ছিল একদম এক রাতে মদ খাইতে খেতে ওই রাতেই শেষ হঠাৎ মর্নিং ওয়াক করতে করতে স্টক করে শেষ ফুটবল খেলতে খেলতে স্টক করে শেষ বহু ছেলে আমাদের ব্যাচের কবরে চলে গেছে এখন অতএব ওই ধোকায় পড়বেন না যে আমি এখনও যুবক এসব শোনার সময় নেই পরে শুনে নিব ইনশাল্লাহ এই সময় আল্লাহর হাতে আল্লাহ আপনাকে দিবেন কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নাই আপনাকে আল্লাপাক সময় দিবেন অতএব আজকেই আল্লাহর পথে তবা করে ফিরে আসেন পাঁচ অক্ত সলাত আদায় করেন রমজান মাসে রোজা রাখেন হালাল খান জ্ঞান অর্জন করেন সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন এবং দাজ্জালের অনুসারীদের সমস্ত এই ট্র্যাপ থেকে বাঁচি বেঁচে থাকেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ইব্রাহিমের মতো তার পথে কবুল করুন আল্লাহ